আসসালামু আলাইকুম সম্মানিত ইলেকট্রনিক্স পণ্য টিভি ব্যবহারকারীগণ আমি Sabuj Mahmud Sabuj electronics engineering works and technical training centre থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম সম্মানিত টিভি ব্যবহারকারীগণ আপনাদের জন্য রয়েছে দারুণ একটি খবর আমরা CRT TV LED TV smart LED TV repairing করে থাকি এবং রিপেয়ারিং শেষে সাতশো বিশ ঘন্টার গ্যারান্টি দিয়ে থাকি তাই যে সমস্ত smart LED TV Android LED TV CRT box TV colour TV নষ্ট করে ঘরে ফেলে রেখেছেন ঠাডা পরে জ্বলে গেছে বারবার মেরামত করার পর ভালো চলছে না নিয়ে আসতে পারেন আমাদের এক নং সাইটনল চৌরাস্তা কোনো মার্কেট সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে সবাই ভালো থাকবেন